দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে দেখেন ছোট ছোল বলে দশ বছরকার ছোল বলে ডিঙ্গি নাও খেলা শুরু হচ্ছে দেখেন দর্শক ভাইয়েরা দেখেন লোকজন দেখেন কত বড় দর্শক হয়ে গেছে দেখেন আরও কিছু দেখতে চান এই যে দেখেন আমার রিপেয়ারি ভাই দেখেন কিভাবে খেলা শুরু হয়েছে দর্শক হাতের তালি হবে যখন আমরা চলে যাবো ওইখানে হাতের তালি হবে কেউ কমার না না আমি কমা আগৌ এইভাবে দর্শক হাতের তালি দেওয়া হবে এখন দেখেন দর্শক হালকা খেলাতে কত দর্শক আছে দেখেন ওই পাশে দেখেন ওই পাশে কত দর্শক শয়ে শয়ে দর্শক শয়ে শয়ে দর্শক আছে দেখেন বোনেরা দেখেন দর্শক ভাই বোনেরা দেখেন এই যে ছোট ছোটবেলাদের মাছ খেলা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এক আমি একটা ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি একটা ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি তোমরা কি এখানে নৌকা খেলা দিবে আলহামদুলিল্লাহ আপনারা কয়জন আছে মধ্যর সমসপাড়া শীর্ষ দেখেন একটু ছোট ছেলে নৌকোবাজ খেলা দেবে কত দর্শক আছে এই খেলা তো তোমার কি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমি এক ভাই আছে চাচু আগে আসো তো চাচু আগে আসো খেলা তোমার কি খেলা কি ভালো লাগছে খুব মজা লাগছে ছোট ছোট দেখো আমার একটা ছোট ভাই দেখো খেলা দিচ্ছে দিচ্ছে ছোট ছোট ফাইন খেলা দিচ্ছে ভালো করে খেলা ভালো বড় বড় লোক সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ থেকে বারো বছরের ছেলে পেলেদের নৌকা বাইশ খেলায় উপস্থাপন করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অনেক ছোট ছোট বাচ্চাদের আজকে এই গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট বাচ্চা তারা নৌকা বাইস খেলার জন্য এখানে নৌকা নিয়ে নৌকা নিয়ে এসেছে এবং তারা অনেক সুন্দরভাবে আজকের এই নৌকা বাইস খেলা উপস্থাপন করবে এটাই তাদের কাছ থেকে আমি আশা করি তো আপনারাও এই ছোট ছোট বাচ্চাদের নৌকা বাইস প্রতিযোগিতায় খেলাটি ভালোভাবে উপভোগ করুন এবং আমাদের মাঝে একটি নৌকা আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকার মাঝে হারুন পাগল হারুন বস্তা পাগল উঠে পড়েছে এবং তারা নৌকা নিয়ে ধুলতে ধুলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে নৌকা টান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো ও হলো ম্যান আর কি যাকে বলে নৌকা তো দর্শক হিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ধীর গতিতে সেই নৌকাটি ফ্লাকের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজকের আমাদের এই নৌকা বাইস প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি গ্রহণ করার পরে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছোট বাচ্চাদের নৌকা বাইস খেলায় শুরু হয়ে যাবে তো আপনারা সেই পর্যন্ত এবং এই ছোট বাচ্চাদের নৌকা বাইস খেলা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের এই গ্রাম বাংলার ছোট ছোট বাচ্চাদের কত সুন্দরভাবে নৌকা বাইস খেলা উপস্থাপন হয় ও দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটি নৌকা তারা সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে নৌকাটি এগিয়ে চলছে সামনের দিকে এবং খেলার জন্য তারা প্রস্তুতি হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ফার্স্ট টান শুরু হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন